সমস্ত দিনের সর্দার সপ্তাহে আর যত দিন আছে এই সমস্ত দিনের সর্দার হলো জুমার দিন এবং এই দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে মধ্যে এই দিন মুসলমানদের ঈদের দিন তো মুসলমানদের বছরে হলো দুইটাই একটা হলো আমাদের বাসায় মুজাহিদ আর একটা হলো কোরবানি ঈদ আমরা এভাবে বলে থাকি আর হাদিসের বাসায় হলো ঈদুল ফিত্র আর হলো ঈদুল আবহা আর আরেকটা ঈদ হলো কোনটা এই সব শুক্রবার জুমার দিন হলো ঈদের দিন সাপ্তাহিক ঈদ এটা হলো সাপ্তাহিক ঈদ আর ওই দুইটা হলো বাৎসরিক ঈদ বছরে আমাদের ঈদ কয়টা দুইটা একটা হলো রোজার ঈদ একটা হলো কোরবানি কোরবানি ঈদ রবিউল আসলে বারবার আমরা শুনে থাকি সবসময় অনেকে বলে থাকে ঈদের মিলাদুল নবী আরেকটা ঈদ আসলে এগুলো শরীরকে নেয় সত্য যেটা এটা বলতে হবে সত্য কথা বলতে হবে আসলে এগুলো এই ঈদের মিলাদুল নবী তাদের কোনো ঈদ শরীরকে নেয় যেটা নাই আমি এটা কেমনে এটা আমাদের রুসুম হয়ে গেছে সমাজে চলতেছে লোক বলতেছে সমাজে চলতেছে এইভাবে চলে আসতেছে আমরা শুনতেছি আমরা অনেকে এটা মানতেছি মনে করতেছি এটা হতে পারে সত্যই হতে পারে একটা মিথ্যা কথা যদি আপনি দশজন বলেন একটা মিথ্যা কথা দশজন যদি এসে বলে আপনাকে তাহলে ওই মিথ্যাটা আপনার কাছে সত্য মনে হবে যাই হোক আজানের আলোচনা গত জমায় আমরা করেছিলাম এবং কিভাবে আজান দিতে হবে আজানের লম্বা পাঠে কোথায় টান দিতে হবে কি পরিমাণ টান দিতে হবে কোথায় টান না দেওয়া যেমন আল্লাহ আকবার আজানের শুরুতে যে আমরা বলি আল্লাহ আকবার তখন যদি কেউ বলে আল্লাহ আকবার এরকম টান দেয় তাহলে ভুল হবে হবে না এরকম টান দেওয়া যাবে Kalau cuma boleh sudah ashadu. Eh ashadu kedamaian dari boleh lagi. Ashadu nama yang boleh ashadu. Kian kau itu ashadu nama ashadu. Apa ashadu? Allah ilaha Allah la kata orang tidak. Tahu, belum tahu. Ashadu Allah ilaha. Orang jadi punya ashadu Allah ilaha. Pada tahun dalam bulan আশহাদু ইলাহা আমি আজান নেই বায়াত একই নিয়ম লম্বা বাড়তি কোথায় কাজ দিতে হবে কোথায় সেবা করতে হবে একই নিয়ম বেশ কতটুকু আজান এবং একামতের মধ্যে পার্থক্য এতটুকু আজান দিলে দিলে বেশি লম্বা করে করতে হয় আর একামত একটু দ্রুত করতে হয় এতটুকু পার্থক্য না তাহলে লম্বা কোথায় দীর্ঘটা আনতে হবে কোথায় লম্বা করতে হবে কোথায় লম্বা করতে হবে না এই কায়দাগুলো জানতে হবে গেলে আমল করতে হবে তারপরে আসাদু আন্না মোহাম্মদ এখানেও আসাদু আসাদু আশহাদু আন্না মোহাম্মদ রাসূলুল্লাহ তারপর হাইয়া আলা সলাহ হাইয়া আলা সলাহ হাইয়া আলাস আমরা অনেকে ভুল করি এটা কি বলি হাইয়া লাসলা আবার হাইয়া বলবে বড় হা এটা না বলা করবে হাইয়া ছোট হা হাইয়া হাইয়া তারপরে আলাস তারপর হাইয়া আলাল আলাল হাইয়া লাল আমরা তাদের ভুল করি কি হাইয়া লাল হাইয়া লাল ফালাহ না হাইয়া আলাল ফালাহ ফালাহ বলতে শেষে কিন্তু আবার বড় হা ওই গলায় গলার গলা থেকে যে হা উচ্চারণ ওই হা হাইয়া আলাল ফালাহ তারপরে যদি আলিয়া কামত হয় আইয়া আলম কালাহ হয়ে পরে কাদকা মাতুস সলাহ কাদকা মাতুস সলাহ প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা বলতে হবে কাদকা মাতুস সলাহ তো কাদকা মাতুস সলাহ বললাম না কিতাবে দেখছেন এরকম না বরং আলাদা আলাদা বলতে হবে কাদকা মাতুস সলাহ কাদকা মাতুস সলাহ আলাদা আলাদা তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মোটামুটি আজানের এই যে অনেক সময় আমরা লাস্টের লাই লাহাইল্লাহ মধ্যে অনেকে ভুল করি অনেক জায়গায় আমি শুনছি একামতের সময় এই আল্লাহ আকবর আল্লাহ আকবর ওদের লা এটা অনেকে কাজ দেয় না লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলে তারা দেয় লা ইলাহা ইলাহা বলতে ইলাহা এখানে এখানে কান হবে লা ইলাহা লা লায়ের মধ্যে টান হবে ইল্লাহের লায়ের মধ্যে টান হবে লায়ের মধ্যে তিন আলিফ প্রথম লায়ের মধ্যে তিন আলিফ টান লা আর ইলাহা বলতে এক আলিফ টান লা ইলাহা ইল্লাল্লাহ আবার ইল্লাল্লাহ বলতে ওই লায়ের মধ্যে টান ইল্লাল্লাহ যাই হোক আমরা যারা আজান দেই বা একামত দেই আমি বলছি গত যাওয়া একবার শোনালেন আমার আমার কাছে আসবেন শোনাবেন আমাকে আজান শোনাবেন তাকে আমার শোনাবে কোনো স্বভাবের কিছু না লজ্জার কিছু না এগুলো আমরা শেখার কোনো শেষ নাই শেখার কোনো বয়স নাই জানার কোনো শেষ নাই জানার কোনো বয়স নাই সব বয়সে আমরা শিখতে পারি আর শিখতে শিখতে শেষ করা যাবে না এই পরিমাণে শিখবে জিন্দগি শেষ হয়ে যাবে শেখা শেষ হবে না আর শরীফের মধ্যে আসছে লাল ইয়াজু দুআ বাইনা আযানি ওয়াল ইকামা আজান এবং একামতের মধ্যে দোয়া ফিরত দেওয়া হয় না মানে দোয়া কবুল হয় আজান এবং একামতের মধ্যে কি হয় দোয়া কবুল হয় যখন আজান শেষ হয়ে গেল তখন আমরা কি করব দোয়া করব কত সময় বলেছিলাম আজানের দোয়া যে আল্লাহ আমার আপনার দিতা দিতাম এটা আমরা যারা পারে বলব এরপরে দরু শরীফ পড়ব তারপরে রাজিদুল্লাহ মোহাম্মদ রাসুল আহমদুল ইসলাম এটা পারলে এই দোয়া করবো এরপরে আমার পার্সোনাল যত দোয়ার প্রয়োজন আছে আপনার কাছে দুনিয়ার জন্য আখেরাতের জন্য যত দোয়া আছে সব দোয়া করো যত বৈধ দোয়া আছে অবৈধ না যত জায়েজ দোয়া আছে সমস্ত দোয়া আমি কি করবো থেকে করবো করতে পারবো কোনো অসুবিধা নেই আর আজানের দোয়া অনেক জায়গায় ব্যস্ত অনেকে কি করে আজানের শেষে হাত উঠিয়ে দোয়া করে আসলে এই তখন এই মুহূর্তে এই দোয়াটা হাত উঠিয়ে দোয়া যেমন আমরা মসজিদে ঢোকার সময় দোয়া করব এখানে কি দাঁড়িয়ে আমরা হাত দিয়ে দোয়া করব মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে পেশা পায়খানায় প্রবেশ করার সময় দোয়া আছে বাইর হওয়ার পরে দোয়া আছে ওইখানে কি আমরা দোয়া ওই তো দোয়া তাহলে এখানে কি নিয়ম এরকম যে আমরা হাত দিয়ে দোয়া করলাম তারপরে কি পেশাখানায় প্রবেশ করলাম তারপরে খানার শুরুতে দোয়া আছে এটা কি কখনো কোনো আলিমকে দেখছেন যে খানার শুরুতে যে দোয়া আছে দোয়া করে তারপর শুরু করছেন না অথবা থানার শেষের দোয়া আলহামদুলিল্লাহ আতামানি হাদা তোহান ওয়া রাযাকানি মিন আছে এটা একটা দোয়া খানার শেষের দোয়া আলহামদুলিল্লাহ الذي اطعمنا وسقانا وجعلنا এই দোয়ার মধ্যে ওয়া জালানা ওয়া জালানা মিনাল মধ্যে আমরা আগে পড়ছি তাকে গোলাম হাকে গোলামা আমরা বলতেছে যে মূল কিতাবের মধ্যে আসলে মেন স্বপ্ন নাই আলহামদুলিল্লাহ আলাদা এরকম এই দুয়ার মধ্যে আজানের শেষে দুয়ার মধ্যে হাত উঠানো এই দোয়া শেষ করে আজানের দোয়াগুলা শেষ করে এরপরে যদি আমি আরো অন্য কোনো দোয়া করতে চাই আমরা তাদের কাছে আমার ব্যক্তিগত তবে ওই সময় আমি চাইলে হাত উঠাতেও পারবো চাইলে আমি হাত না উঠিয়েও দোয়া করতে পারবো এত গেল এই গেল মোটামুটি আজাদের আলোচনা এতটুকু পর্যন্ত তার তারপরে আমরা যখন মসজিদে আসি আর ঈশ্বরের মধ্যে আসছে নামাজ শুরু হয়ে গেছে যখন নামাজ শুরু হয়ে গেল একামত হয়ে গেল তো তোমরা যখন মসজিদে যাওয়ার পথে ধীর স্থিরভাবে যাবে মিনারের সাথে ধীর স্থিরভাবে আমরা অনেক সময় কি করি তাড়াহুড়ো করে অজু করার পরে যে দেখি যে ইমাম সাহেব রুকুতে চলে যাচ্ছেন আমি এক দৌড় দিয়ে আসার চেষ্টা করি যাতে রুকুটা ধরতে পারি খুব বেশি দৌড় দৌড় দেবে এটা নিষেধ আসছে হাদিসের মধ্যে এরকম না ধরো ধীরে স্থিরভাবে এতমিনানের সাথে তারপর আদিশরীফের শেষে আসছে যখন মানুষ এই ইচ্ছা করে এই ইরাদা করে যে সে নামাজ পড়বে সাথে সাথে তার নামাজের সব শুরু হয়ে যায় তাহলে আমি দেরি করে আসলেও আমি নামাজের সব পাবো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই যত যে পরিমাণ যতটুকু আমি ইমাম সাহেবের সাথে নামাজ পেলাম তো ওইগুলো পড়লাম আর যেগুলো আমি পাই নাই চলে গেছে আমি সালাম ফিরানোর পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি দাঁড়িয়ে পরবর্তীতে পুরা করে দেব কোনো অসুবিধা নেই এতটুকু আছে তাকলিদে উলা ধরার জন্য যারা সব সময় তাকলিদে উলার সাথে নামাজ পড়েন এই ব্যক্তির জন্য যে ব্যক্তি সবসময় তাকবির উলার সাথে নামাজ পড়েন তখনও তিনি তাকবির উলা ওনার ছুটে না এই ধরনের মানুষটি হয়ে থাকেন কেউ ঘটনাবশত কোনো কারণে কোনো একদিন কোনো একটি অর্থের নামাজে যদি দেখা যায় তিনি তাকবির উলা ওনার ছুটে যাচ্ছে তাহলে এই ব্যক্তির জন্য তিনি কি করতে পারবেন একটু দ্রুত দৌড়ে আসে তাকবির উলা ধরার জন্য একটু দৌড়াতে পারবেন এই সুযোগ তাকবির তাকবিরে উলা ধরার জন্য তাকবির উলা আমরা নামাজের শুরুতে ইমাম সাহেব যে তাকবির বলেন একদম শুরুতে আর একামতের পরেই যে তাকবির বলা হয় তাকবিরকে বলা হয় তাকবির উল্লাহ অর্থাৎ যে তাকবির বলে আল্লাহ বাক করবো তাকবির মানে আল্লাহ বাক করবো না যে আল্লাহ আকবর বলে নামাজটা শুরু করা হয় এই তাকবিরের এক নাম হলো তাকবিরের উল্লাহ আর এক নাম হলো তাকবীরে তাকলিমা এতটুকু সুযোগ আছে কারণ আজ শরীরের মধ্যে আসছে যখন মসজিদ থেকে মসজিদে নামাজ পড়ার জন্য বাসা থেকে কোন ব্যক্তি ঘর থেকে বের হলো নামাজ পড়ার জন্য সাথে সাথে তার সোহাব শুরু হয়ে গেল কি পরিমাণ সোহাব তাদের শরীরের মধ্যে আসছে এক রাম এহরাম বেঁধে হজের উদ্দেশ্যে যে ব্যক্তি রওনা দিল সে যে পরিমাণ সব পাবে থেকে বাসা থেকে অজু করে মসজিদে ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলে সেই পরিমাণ সব পাওয়া এখন অনেকের মনে এই কথা আসতে পারে ঘর থেকে অজু করে ফরজ নামাজ পড়ার জন্য যদি হজের সব পাওয়া যায় তাহলে আর হজে যাওয়ার দরকার মনে আসতে পারে না এই কথা এটাকে মধ্যে দেখেন মহাদিসরা বলেন যে আসলে এখানে উদ্দেশ্য হলো এহরাম বেঁধে হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সোয়াব সোয়াব আমদনামায় জমা হওয়া শুরু হয়ে গেল যতক্ষণ তার হজ শেষ না হবে যতক্ষণ না সে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তার সোয়াব চলতে থাকবে এইভাবে ঠিক তদ্রুপ ভাবে অজু অজু করে ফরজ নামাজের উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি বের হলো মসজিদের উদ্দেশ্যে তখন তারও সব আমল নামায় জমা হওয়া শুরু হয়ে গেল সব আমল নামায় জমা হওয়া শুরু হয়ে গেল যতক্ষণ না তার নামাজ শেষ হবে তার কাজ শেষ হবে মসজিদে যে উদ্দেশ্যে গেল ফরজ নামাজের উদ্দেশ্যে এই উদ্দেশ্য শেষ করে যতক্ষণ না সে ফিরে আসছে ততক্ষণ তার আমল নামাজ সব নেতা হতেই থাকবে তাহলে এই হিসাবে উভয়ের সমান হজের উদ্দেশ্যে এহরাম বেঁধে রওনা হওয়ার সাথে সাথে তারও আমন্দামায় তেমনিভাবে সব শুরু হয়ে গেল আমন্দামায় ঠিক তেমনিভাবে অজু করে নামাজের উদ্দেশ্যে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দিলে তারও আমন্দামায় সব আমন্দামায় সব হওয়া শুরু হয়ে গেল এই হিসাবে উভয়ের সমান এই জন্য বলছেন এই জন্য আজ শহীদের মধ্যে বলছেন যে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এহরাম থেকে হজে যাওয়ার উদ্দেশ্যে যে ব্যক্তি বের হলো ঘর থেকে সে যে পরিমাণ সাপ পাবে অজু করে মসজিদে ফরজ নামাজের উদ্দেশ্যে রানা দিলেও সেও সেই পরিমাণ সাপ পাবে কোন হিসাবে উভয়ের আমলনামায় সাপ শুরু হয়ে গেছে উভয়ের আমলনামায় সাপ জমা হওয়া শুরু হয়ে গেছে এই হিসাবে কিন্তু ওই হজের উদ্দেশ্যে রানা দিলে যে সাপ পাবে ওই হজের সাপ আর নামাজের সাপ সমান হজের সব বেশি মসজিদে আসার চেয়ে এলাকার মহল্লার মসজিদে আসার চেয়ে মসজিদে নবমী বা মসজিদে হারামের মধ্যে যাওয়ার তো সব বেশি কারণ হাতিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি গড়ে একা একা নামাজ পড়ে তাহলে এক নামাজের সব সে পাবে একটা এক নামাজের সব পাবে কয়টা একটা আর যদি পাঞ্চেখানা মসজিদের মধ্যে পাঞ্চেখানা মানে যে মসজিদে পাঁচ অক্ষ নামাজ পড়ে জুমার নামাজ পড়ে না ওই মসজিদে যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে সে সব পাবে পঁচিশটা আর যদি জুমার যে মসজিদে জুমা হয় অর্থাৎ জামে মসজিদে যদি সে নামাজ পড়ে তাহলে এক নামাজের সব পাবে পাঁচশো গুণ বেশি কয়শো গুণ পাঁচশো আর যদি মসজিদে নবমী বা মসজিদে আসা মসজিদে নবমী এবং মসজিদে আসার দুই মসজিদে নামাজ পড়ে তাহলে সব হবে পঞ্চাশ হাজার এক নামাজ কত হাজার সব পঞ্চাশ হাজার আর মসজিদে হারামে যদি নামাজ পড়ে মানে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের মধ্যে কাবা শরীফের মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার সব হবে এক লক্ষ অন্য কোনো কোনো বর্ণনা এরকম আসছে যে কাবা শরীফে নামাজ পড়লে সব হবে দশ কোটি কোনো কোনো বর্ণনায় আসছে পাঁচশো কোটি এগুলো হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে যেমন মসজিদ নবমীর এক হাদিসের মধ্যে আসছে এক হাজার সব এক হাজার বেশি কোনো হাদিসে আসছে পঞ্চাশ হাজার আবার আরেক হাদিসে আসছে যে মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফে অর্থাৎ কাবা শরীফের মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে আমার মসজিদের চেয়ে এক লক্ষ বেশি আমার মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সব হবে এর চেয়ে এক লক্ষ বেশি সব হবে বেশি এখানে পূরণ করলে গুণ করলে মসজিদে নবীর সাথে কাবা শরীফের সংখ্যা পরিমাণ যদি এক হাজারকে এক লক্ষ দিয়ে গুণ হয় তাহলে দশ কোটি আর যদি পঞ্চাশ হাজারকে এক লক্ষ দিয়ে গুণ হয় তাহলে পাঁচশো কোটি এরকম যাই হোক সেই তুলনায় হাজিদের সব আলাদা হাজিদের সব বিশেষভাবে আলাদা সব হবে হজের সফরের সব আর মসজিদের সফরের সব সমান না কিন্তু এটা কমও না জুমার মসজিদে যাবে মসজিদে নামাজ পড়তে পড়া পড়লে সব কি পরিমাণ হবে এক নামাজে পাঁচশো বেশি পাঁচশো গুণ বেশি সব পাওয়া যায় একবার হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার খায়বার যুদ্ধ বিজয়ের পরে মদিনার দিকে ফিরে আসছেন পথের মধ্যে রাত্রিবেলা সফর চলতেছে পথের মধ্যে এক জায়গায় ক্লান্ত হয়ে পড়লেন রাত অনেক গভীর হয়ে গেছে হজুর সাল্লাহ আলাইসলাম সমস্ত সাহাবাহিকেরামদেরকে নিয়ে এক জায়গায় অবস্থান করলেন এবং হজরত বেলাল আলী আল্লাহ বললেন তুমি পাহাড়ে দেখো আমরা এত বিশ্রাম নেই যখন ফজরের রক্ত আর হবে সেটা সাদিক হবে আমাদেরকে জাগিয়ে দিবে আমরা ফজরের নামাজ পড়বো এই বলে হজুর সাল্লাহ আলাইসলাম এবং সমস্ত সাহাবাহিকেরাম ঘুমিয়ে পড়লেন হজরত বেলাল আলী আল্লাহ তালাহ কিছু তাহাজুদের নামাজ পড়লেন যতক্ষণ পারলেন তারপর উঠের সাথে হেলান দিয়ে যেদিকে সূর্য উঠবে সূর্য উদয়ের দিকে মুখ করে বসে থাকবে যে যখনই সুখে সাদেকের চিহ্ন দেখা যাবে আসমানের মধ্যে তখন সবাইকে ডাকবে এই মুহূর্তে ওই বসে অবস্থায় হয়তো জানলাম তারা আরো নিজেও ঘুমিয়ে পড়বে যখন সূর্যের কিরণ এসে সাহাবাই গ্রামদের শরীরের মধ্যে লাগলো সর্বপ্রথম হজুর সাল্লাহ আলাইসলাম ঘুম থেকে উঠবে দেখলেন সবাই ঘুমিয়ে আছে সবাইকে ডাকলেন সূর্য উঠে গেছে এই মুহূর্তে এখন সূর্য উঠছে এই মুহূর্তে সবাইকে নিয়ে এই জায়গা থেকে যেখানে অবস্থান করেছিলেন এখান থেকে বললেন চলো আমরা সামনে থেকে যাই আরো কিছু দূর দূরে গিয়ে সেখানে গিয়ে কি করলেন হজরত বেলাদানকে বললেন আজাদ দেওয়ার জন্য আজাদ দিলেন তারপরে একামত হল তারপরে ফজরের নামাজ জামাতের সাথে পড়লেন আজাদ আজাদ আমার কি করলেন জামাতের সাথে পড়লেন আজাদ এবং একামতের জামাত অনেক বর্ণনা কোনো বর্ণনায় আসছে শুধু একামতের কথা কোনো বর্ণনায় আসছে আদান এবং একামতের কথা এবং এই ঘটনা দুইটা হাদিস আসছে একটা আবু হজরত আবু হুরায়রা তাআলা থেকে বর্ণিত একটা হাদিস হলো জায়েদ থেকে বর্ণিত দুই হাদিস এবং মুহাদ্দিসনে কালাম বলতেছেন দুই হাদিস দুই ঘটনা এক ঘটনা একটা হলো হাইবর থেকে মদিনার পথে আরেকটা হলো মক্কার পথে যাই হোক দুই ঘটনা তা সেম ঘটনা একই রকম ঘটনা ঘটছে মোটামুটি কম বেশ তারপর হুজুর সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন বলে যে আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের রুহকে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের রুহ আমাদের আত্মা আল্লাহ পাক রাবুল আলমিনের কবজার মধ্যে থাকে আল্লাহ তালা যখন চান তখন এটা আমাদেরকে ফিরিয়ে দেবে সুতরাং কেউ যদি নামাজের কথা বলে যায় বা ঘুমিয়ে পড়ে তাহলে যখনই তার মনে হবে যখনই তার স্মরণ হবে তখন সে কি করবে নামাজ পড়বে যখন সূর্য উঠল সেই সময় নামাজ পড়লেন না কেন কারণ সূর্য ওঠার সময় আমরা জানি তখন হলো মাতৃ সময় নিষিদ্ধ সময় এই সময় নামাজ পড়া নিষেধ এই জন্য কিছু দূর গিয়ে যখন মাতৃ সময় পার হয়ে গেল তখন নামাজ পড়লেন এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে কি করতে হয় কাজা আদায় করতে হবে অনেকে বলে থাকে যে কাজা হয়ে গেছে কাজা হয়ে গেছে এটাকে আদায় করতে হবে না কিন্তু আদেশের মধ্যে পাওয়া যায় বলো না কাজা নামাজ নামাজ যদি কাজা হয় না তাহলে কি করতে হবে নামাজকে আদায় করতে হবে এখন যেহেতু আমাদের সব মহল্লার মধ্যে আমাদের দেশের মধ্যে প্রত্যেক মহল্লার মসজিদ আছে আজান হয় প্রত্যেক রক্তকে কি হয় আজান হয় সেই হিসাবে কাজা নামাজ যদি আমরা জামাতের সাথে করতে চাই তাহলে আজান দিতে হবে না এলাকার মহল্লার আজানে যথেষ্ট হয়ে যাবে আমরা শুধু একামত দিয়ে কি করে দেব যদি জামাতের সাথে করতে চাই তাহলে জামাত আদায় করে দেব যেরকমভাবে আমরা প্রত্যেক সময় যেরকমভাবে নামাজ পড়বো কাজা পড়ার সময়ও কাজা পড়ার সময় সেই রকমভাবে নামাজ পড়বো অর্থাৎ যে নামাজ জুড়ে ফেরা যেমন বদর মাগরিব এসা সেই নামাজের কাজা পড়লে এর তো কি করতে হবে জুড়ে পড়তে হবে আর জোহর আসনের কাজা যদি আমরা আদায় করি তাহলে এই কাজা নামাজ পড়ার সময়ও কেরাতটা কি করতে হবে আস্তে আস্তে করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক